Junaid Media, completely an Islamic channel. Habibullah বিশ্ব নবী অরুণ রবি সব মানুষের সেরা বিশ্ব নবী অরুণ রবি সব মানুষের শেরা সজীব হলো ঊষর মরু হাসলো গারে হেরা সজীব হলো ঊষর মর হাসলো গারে হেরা সজীব হলো ঊষর মর হাসলো গারে হেরা يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله حبيب الله حبيب الله حبيب الله حبيب الله حبيب الله حبيب الله حبيب الله اللهم صل على سيدنا محمد আমি অধম দরুদ পড়িও গো নবীরাত্র দিন তুমি এলে ও গো প্রিয় ত্রিভুবনের শ্রেষ্ঠ ফুল তোমার পরশ পেয়ে ধন্য হলো জানি সৃষ্টিকুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আমি অথম দরুদ পড়িও গো নবিরাত্র দিন তুমি এলে গো প্রিয় ত্রিভুবনের শ্রেষ্ঠ ফুল তোমার পরশ পেয়ে ধন্য হলো জানি সৃষ্টিকুল রৌশন তোমার পেলে অধমে মিটবে জ্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ طلع البدر علينا من ثنيات الوداع তোমার প্রেমে কুরবান হতে রাজি আমি সর্বদা রোজ হাসরে কঠিন দিনে সাফায়াত চাই তোমার তোমার চরণ তলে ঠাই যদি হয় ভয় নাই আমার طلع البدر علينا من ثنيات الوداع তোমার প্রেমে কুরবান হতে রাজি আমি সর্বদা রোজ হাসরে কঠিন দিনে সাফায়াত চাই তোমার তোমার চরণ তলে ঠাই যদি হয় ভয় নাই আমার রৌশন হলো আধার হিয়া রৌশন হলো আধার হিয়া দিদার তোমার পেলে অধমের মিটবে জালা ইয়া রাসূলুল্লাহ ইয়া يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله حبيب الله حبيب الله حبيب الله حبيب الله حبيب الله حبيب الله حبيب الله বিশ্ব নবী অরুণ রবি সব মানুষের সেরা বিশ্ব নবী অরুণ রবি সব মানুষের সেরা সজীব হলো ঊষর মরু হাসল গারে হেরা সজীব হলো ঊষর মরু হাসল গারে হেরা সজীব হলো ঊষর মরু হাসল গারে হেরা يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله حبيب الله حبيب الله حبيب الله حبيب الله حبيب الله حبيب الله